শান্ত আরে বসিয়া রে চুপ যে অত্যাচার করছে ইডি জরিয়া সিবিআই জরিয়া তার বিরুদ্ধে আজ আমি বাহারিছু নরেন্দ্র মোদী নবীন পট্টনাক তো কুণ্ডিয়া কুণ্ডিকে সমালিবুনি আমি दरदम्रे बलु मुडी चुडा गुडो, घिउ दही चाउल तेल अटा आउ बरदात गरुनि तार विरुद्धले बािछु चला